রে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জা বিহাইয়া মনটা লয়া তোমার ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জা আমি তোরে ভালো বেহায়া মনটা লয়া আজ আমার বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসি আজ আমার ঘটিল